সম্মানিত উপস্থিতি আমি খুব দ্রুত অন্য অন্যদিকে চেপে আসছি আহল হাদিসের পরিধি এখন এনারা অন্য প্রসঙ্গ তুলেছেন মহাদিসরা হাদিস আমার বড় ভাইয়ের সাথে কিন্তু আমার সাথে কিছু কিছু খুন ফোড়া হইতো কথায় কথায় রিয়াদে যখন যাইতেন টাইতেন তো ফ্র্যাঙ্ক মানুষ উনি বলতেছিলেন এটা মুহাদ্দেসিনদের জামা আমি বললাম যে না শুধু মুহাদ্দেস নয় সব যারা মুহাদ্দেসের তরিকায় চলে তারাও আলে আদেশ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে তোমার কথা মানলাম যাও তাহলে তো আমরা এই সমস্যায় পড়বো মহাদ্দেশিনদের জামাত ঠিক আছে যারা হাদিস পড়েন পড়ান তারাও আহ্লা হাদিস আর যারা হাদিস পড়েন না পড়ান না হাদিস অনুযায়ী চলেন তারা কি তাদেরকে আহলে হাদিস বলা যাবে কি যাবে না বলুন তো তাদেরকে আহলে হাদিস বলা যাবে শুনুন হাদিসটা যেহেতু কমজোর ওটা আমি বলি না শাহুল্লাহ মুহাদ্দিস দেহলুই বলেন كان الناس في عصر سعيد بن المسيب والزهري ومالك وسفيان لا يرون الخوض في الرأي সাইদ ইবনে মুসাইবের যুগে ইমাম জোহরির যুগে নারায়ণ তাবেঈ তাবে তাবে হলেন ইমাম মালিক এবং সুফিয়ান ইবনে ওয়াইলা সুফিয়ান আস-সাউরি এদের যুগে কেউ রায় দিয়ে কথা বলতো না কিয়াস করতো না وكان الناس قبل المئة الرابعة غير مجمعين على مذهب بعينه চারশো হিজরি শতকের আগে কোন মানুষ কোন মাঝাব মানত না নির্দিষ্ট কোন মাঝাবের অনুসারে ছিল না হানাফি সাফি মালিকি হাম্বলি নামে কোন মাঝাবি ছিল না তারা কি মানতেন তারা কোন মাঝাব মানতেন বলুন কোন মাঝাবের উপরে ছিলেন হানাফি সাফি মালিকি হাম্বলি চারশত হিজড়ি শতকের আগে যার কোন মাঝহের অস্তিত্ব ছিল না এই চারশো হিজড়ি শতকের আগের মানুষগুলো কোন মাঝাবের উপরে ছিল বলেন হ্যাঁ? আহলে হাদিস শব্দটা ওইভাবে না বলি এইভাবে বলি যে তারা হাদিস পন্থী ছিলেন কোরআন পন্থী এবং হাদিস পন্থী কোন মাঝহের তখন জন্মই হয় নাই এনারাই আবার উল্টা আক্রমণ করেন যে এরা মাঝহাবি মানে না এরা মুসলমানই না যদি বলতে যে কোরআন মানে না হাদিস মানে না এরা মুসলমান না সেটা বলছে না বলছে মজহাব মানে না এরা মুসলমান না সম্মানিত উপস্থিতি এই একদিক তারা শুরু করলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন وكان الإمام البخاري وأبو داود من المجتهدين غير مقلدين ইমাম বুখারী এবং আবু দাউদ দুইজনই মুজতাহিদ ছিলেন বিশ খণ্ডে দেখছেন তারা নিজেরাই মুস্তাহিদ ছিলেন ইমাম মুসলিম এবং ইমাম নাসাই তিরমিজি ইবনে মাজা ইবনে খুজাইমা আবু আলা এবং বাজ্জার কানু আলা মাযহাবে আহলে হাদিস এরা আহলে হাদিস মাযহাবের বলছিলেন তার মানে আহলে হাদিস মাযহাব মাযহাব মানে কোন ব্যক্তি কেন্দ্রিক নয় কোন মাযহাব কেন্দ্রিক নয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুজা হাদিসের মাসাব কোন ব্যক্তি কেন্দ্রিক মাঝহাব নয় এটা আপনাদের মনে রাখতে হবে যত কথা মাঠে ময়দানে ছড়ানো হোক না কেন এখন বলবেন যে তাহলে অন্যান্য মাঝহাবের লোকরা কে আহলুল হাদিস না আমি বলবো হ্যাঁ তারা যে আহলুল হাদিসের আকিদা মানে মাকদেশের যে কথাটা তুমি বক্তৃতা করো মাকদেশে বলেছেন যে ওখানকার সিংদের এবং মুলতানের বাসিন্দারা তারা আহলুল হাদিস কিন্তু তাদের মধ্যে আমার হানাফিও আছে না কি কথায় আছে আহলুল হাদিস কিন্তু হানাফি কথাটা বুঝতে পেরেছেন আপনারা তো মনে করেন হানাফি মানেই হলো আহাদেসের বিরুদ্ধে আহাদেস মানেই হলো হানাফির বিরুদ্ধে কিন্তু উনি বলছেন যে হানাফি কিন্তু আহলাদিস আহলাদিস কিন্তু হানাফি এর কারণ কি আকিদার দিক থেকে সব মুসলমান এক সকল মুসলমান পৃথিবীর সকল মুসলিম এক বাক্যে বেড়ে নিয়েছে হানাফি সাফি মালিক হামি যে আকিদার দিক থেকে আলাদিস হতেই হবে এতে কোনো দিমত করাই যাবে না ক্ষেত্রে তারা একমত হতে পারেন নাই কিতাবে ভাবে আছে সুতরাং তখনকার যুগের হানাফিরাও আলাদা ছিলেন আকিদার দিক থেকে আসুন আমি খুব দ্রুত আপনাদেরকে চাপিয়ে নিয়ে আসছি ভারত মহাদেশে আমি ঢুকে পড়েছি এখন আপনাদের সামনে আমি অন্য কথায় চলে যাচ্ছি এখন এনাদের কথা যে এই যে আহলে আদিস আহলে আদিস করো এর সনদ কি আর ভিত্তি কি সনদ এবং ভিত্তি সোজা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হাদিস পড়েছি আমার বাবার কাছে শাইখুল ইসলাম তিনি হাদিস পড়েছেন আমার দাদা জসিমউদ্দিনের কাছে জসিমউদ্দিন হাদিস পড়েছেন শায়েখ আব্দুল হবের কাছে শায়েখ আব্দুল হব হাদিস পড়েছেন সৈয়দ নজির হোসেনের কাছে সৈয়দ নজির হোসেন হাদিস পড়েছেন শাহ ইসাকের কাছে শাহ ইসাক হাদিস পড়েছেন শাহ আব্দুল আজিজের কাছে শাহ আব্দুল আজিজ হাদিস পড়েছেন শাহ অলিউল্লাহর কাছে শাহ উল্লাহ তৎকালীন ভারতের অনেক আলেমের কাছে হাদিস পড়ে তারপরে মক্কা আলিমদের কাছে হাদিস পড়েছেন সহি বুখারি পর্যন্ত সনদ চলে গেছে সহি বুখারি হয়ে নবী মোহাম্মদ পর্যন্ত চলে গেছে আহলুল হাদিসের সনদ হানাফি সনদ আমি হাদিস পড়েছি শাহেব ওবায়দুল হকের কাছে তিনি হাসান আহমদ মাদানি এবং ওনাদের হাকিমুল উম্মাতের কাছে তারা পড়েছেন আনোয়ার শাহ কাশ্মীরের কাছে আনোয়ার শাহ কাশ্মীর মাহমুদুল হাসানের কাছে মাহমুদ শেখ মাহমুদুল হাসান পড়েছেন তার উপরে আহমদ আলী সাহারানপুরে এবং তাদের যুগে আব্দুল গনি মুজাদ্দিদ ওনাদের কাছে ওনারা পড়েছেন শাহ ইশাকের কাছে শাহ ইশাক পড়েছেন আব্দুল আজিজের কাছে শাহ আব্দুল আজিজের কাছে শাহ আব্দুল আজিজ শাহুলিল্লার কাছে তারপর উপর দিকে ইমাম বুখারি হয়ে আল্লাহ নবী পর্যন্ত চলে গেছেন একটা হলো আহলে হাদিসের সনদ আর একটা হানাফিদের সনদ আল্লাহ নবী পর্যন্ত মুজাফরদেরও তাই আহলে দেশের সনদও আছে হানাফিদের সনদ আছে আমাদের সনদ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত খালি বেহুদা কথা বললে হবে না এখন ওনারাই উল্টা আমাদের উপর অভিযোগ আনেন আমাদের নাকি কোনো সনদ নাই আমাদের সনদ আছে আপনাদের সনদ খেটে দেখুন সহিউল বুখারী সহি মুসলিম সামনে নিয়ে আমিরের হাদিস খুঁজে পান না রফল আদানের হাদিস খুঁজে পান না ইমামের পিছনে সুরাত ফাতেহা পড়ার কোনো হাদিস খুঁজে পান না আছে না নাই আমি নিয়ে বেশি কথা বলতে চাই না সহি বুখারির স্পষ্ট হাদিস সহি মুসলিমের স্পষ্ট হাদিস সামনে নিয়ে হাদিস পড়াচ্ছেন যুগের পর যুগ আর আমিনের বিরোধিতা করে যাচ্ছেন রফুলেদের বিরোধিতা করে যাচ্ছেন এবং বিরোধিতা করে যাচ্ছেন ইমামের পিছনে সুরা ফাতেহা সহ এমনকি তারাবির সালাতের বিরোধিতা করে যাচ্ছেন এগারো রেখাতের বিরোধিতা করে যাচ্ছেন হাদিস নাকি খুঁজেই পান না আমি একটা গান রচনা করেছি আর ভিত্তি করে শোনো বন্ধু শোনো সহি বুখারি মুসলিমের কথা টিকার পাজরে হাসিয়ার খাঁচায় দারুণ মর্ম ব্যথা শোনো বন্ধু শোনো খালি টিকার পাজরে হাসিয়ার খাঁচার মধ্যে সহি বুখারি এবং মুসলিমকে এমন ভাবে বন্দি করে ফেলেছে যে তাদের মন থেকে এলেমের নূর উঠে গেছে তাদের ভিতর থেকে এলেমের যে আলো সেটা চলে গেছে কেন সম্মান করে না সৈয়দ বুখারিকে সই মুসলিমকে সম্মান করে না সেখান থেকে হাদিস গ্রহণ করে না সে হাদিসের আমল করেও না করায়ও না وأما الصحيحان فقد اتفق المحدثون على أن جميع ما فيهما من المرفوع المتصل صحيح بالقطع وأنهما يحول أمرهما فهو مبتدئ متبع غير سبيل المؤمنين সহি বুখারি এবং সহি মুসলিম এই দুটি এমন কিতাব যে এর প্রতিটি হাদিস যেটি ইমাম বুখারি থেকে নিয়ে আল্লাহ নবী পর্যন্ত একটা কানেক্টেড চেইন সনদ সহকারে মিলে গেছে এই সকল হাদিসগুলো সেগুলা যেগুলা মরফু আল্লাহ নবী পর্যন্ত সহি হনবেল কাতে অকাট্য নির্ভুল সত্য মুসলিম উম্মত হানাবি শাফি মালিক বলে সবাই সেটা মেনে নিয়েছে আর যে কোনো একটা হাদিস নিয়ে যে অবহেলা করবে অবজ্ঞা করবে এড়িয়ে চলার চেষ্টা করবে সে বেদাতি সে বেদাতি সে বেদাতি আমার কথা নয় শাহুল্লাহ মুহাদ্দিস দেহনবীর কথা সহি বুখারী এখন প্রশ্ন তোলে সহি বুখারী কি সব হাদিস আছে নাকি বাইরে হাদিস আছে নাই আর সহি দেখেন তো আপনি বাজারে গেছেন পোটালা বাগুনও আছে মধ্যম ধরনের বেগুনও আছে আলো বেগুনও আছে তিন বেগুনের দামই সমান আপনি কোন বেগুনটা নেবেন আপনি পোকাটা নেবেন আর মানে পোকা আলাটা খাওয়া কি সমস্যা বিবেচনা সত্যি আপনার জন্য হাদিস গুলা জমা করে শুদ্ধ করে দেওয়া হয়েছে আপনি মানতে পারছেন না আপনি শুধু ব্যাখ্যা আর অপব্যাখ্যা করে চলেছেন আল্লাহ নবী বলুন তো সারাদিনে যদি চাষের সালাত আদায় না করতেন কয় রেখা সালাত আদায় করতেন সারাদিনে সারাদিন রাতে কয় রাখাত ইমাম এবনে কাইম জৌসিয়া হাফেজা জাহাবি এবং এবনে তাইমিয়া তারা বলেছেন যে আল্লাহ নবী দিন এবং রাতে চাষতে সালাত আদায় না করলে চল্লিশ অক্ত সালাত আদায় করতেন কত অর্থ চল্লিশ অক্ত না চল্লিশ রাকাত চল্লিশ রাকাত সালাত আদায় করতেন ফরজ কয় রাকাত সতেরো সুন্নত কত রাকাত সতেরো আর বারোয় কত হলো উনত্রিশ আর বাকি থাকলে কত এগারো না বিশ থাকলো শুভঙ্করের ফাঁকি উনচল্লিশ থেকে তিনশো গেলে কত থাকে বাকি বলেন তো উনচল্লিশ থেকে তিনশো গেলে কত বাকি থাকে হ্যাঁ তালিবস্য মধ্যাহ্ন তিনশো এখন আপনার কত রেখাত বাকি থাকলো বিশ না এগারো সব হিসাবে এগারো রাত্রে সালাদ আল্লাহ নবীর সালাদ চল্লিশ টাকা সতেরো বারো উনত্রিশ বাকি থাকলো কত এগারোই বাকি থাকবে এটাই কারেক্ট এটাই রাইট এটাই সোহেল মা কানে ইয়াসিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত আল্লাহ নবী রমাদান হোক রমাদানের বাইরে হোক কখনো 11 রাকাতের বেশি পড়েন নাই কোনো হিসাবেই না আপনারা বিশ রিকাত পড়বেন আপনাদের ব্যাপার না ফল হিসেবে যদি পড়েন সালাতুল্লাহ কিন্তু যারা এগারো রাকাত পড়বে তার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন যদি কটাক্ষ করেন যদি আক্রমণ করেন যদি কোনো প্রশ্ন তোলেন আপনার সমস্যা হবে গুণাগার হবে আপনি বললে আপনি তো পড়েন আপনার ব্যাপার আমি আপনাকে কিছুই বলতে যাব না বিরোধিতা করেন কোন সাহসে আল্লাহ বলেন যে ব্যক্তি জোরে আমিন বলেন সহিদ হাদিস ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি ইমামের পেছনে জোরে আমিন পড়লো আমিনের বলার সাথে সাথে ফেরেস্তারা আকাশে আমিন বলে দুইজনের আমিন যখন মিলে গেল কয়েন সাইড করলে কোরাস হয়ে গেল এই আল্লাহর বান্দার অতীতের সকল সাকিরা মাফ হয়ে যায় আর আপনি কেয়াস করে বলেন যে জোরে আমিন বলবো ডিস্টার্ব চিন্তা করেন কে পেঁয়াজ কোথায় আপনি না পড়েন না পড়েন আমরা বলবো না যে আস্তা আমিন বলে সালাত হবে না এটা আমরা কখনো বলি নাই কিন্তু আপনি জোরে আমিন বলে ডিস্টার্ব হবে এটা আপনি কোন সাহসে বলেন কোন নীতিতে বলেন